Hello everyone, this is Ms. Shravanti from TESOL Bangladesh and here is a good news for you guys. TESOL বাংলাদেশ আপনাদেরকে অফার করছে বাংলাদেশের সকল মায়েদের জন্য ইংলিশ ফর মাদার্স কোর্সটি এই কোর্সটি সাজানো হয়েছে বিশেষভাবে মায়েদের জন্য সো এই কোর্সে কি কি থাকছে সব ডিটেলস এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি এই কোর্সটির ডিউরেশন হচ্ছে টু মান্থ এবং এখানে আপনারা জুমে মোট ষোলোটি ক্লাস পাচ্ছেন ফেসবুক লাইভে পাচ্ছেন চব্বিশটি ক্লাস এবং শুধু তাই নয় এর সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পনেরোটি ভিডিও লেসনস দশ ঘন্টার অডিও এবং দশটি e books so what are you waiting for please fill in the Google form given in the caption of this video you can call us at zero one six two zero zero zero 4200. Thank you so much for watching this video. Keep your eyes on our page. Take care. Bye-bye.